তা তো জানি না আব্বা আমাদের বিয়া দিতেছে না আমরা হয়তো কাজ কাম করি না তাই তাই জন্য হয়তো বিয়া দিতেছে না এর জন্য কত কষ্ট করি এই যে ক্ষেত খামারে কত কাজ তোকে বিয়ে দিয়া বাদ দিয়ে নিজেই আর একটা আচ্ছা যাও এই চাচার দুটা লেয়া তো খুব বিপদে আছে ঝন্টু মন্ডু আর বাপের ভিতরে যে গিটা বাজাইছি না ওরা তো এদিকে আসে না ওদের আসতে হবে ও সখিনা গেছো সখিনা ভুইলাই আমারে আমি এখন রিক্সা চালাই ঢাকার শহরে এবার তুমি টাকার ব্যবস্থা করো আর আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করছি পুড়িয়ে সার খার করে দেবে সংসার ঠিক আছে কুমেলি ঘটক এমন কোনো কাম পারে না সেটা বলতে হবে না হ্যাঁ হ্যাঁ তোমার ছেলের দিনে কেমন মেয়ে দেখতে হবে এটা আমার মাথায় জানা আছে কেমন হবে তো হ্যাঁ, আপনার কাছে নাকি না এটা নাম আমার চান লাগাতে লাগাতে গ্যারাম করব আর এ কথা বলতে হবে না আক্কেল মিয়া ওরে আমি সিমনি ভাটার আগুনে পুরাবো যেন ও ভত্তা দ্বিগুণ ভত্তা হয় তারপরে ওকে আমি বুঝিয়ে দেব যে জল কথা হলো এটা হলো এইটা ইনি হলেন ছেলের আব্বা ছেলের থেকে তো কিছুই বললেন না না আঙ্কেল বলো ছেলেদের সঙ্গে আমাদের শালি বিয়ে হবে না না ভাই ভাই তো বিয়ে করবে গেছে কি কষ্ট পড়াবো হ্যাঁ। বিয়ে শুনতে চাই না আমার দরকার নাই তুমি উঠে ভালো মানুষের মতো আসো আমি বলি ঝালটা আসো ঘটপট পুরো ঘটকের বউ যে কি দাবনি দিল আমার বিয়ে করার ইচ্ছা শেষ তোর তোর কথা বাদ দে আমি বিয়ে করবই দাবর খাইছে তাই কি হয়েছে আমি বিয়ে করব না তুই করলে কর আচ্ছা বল বুড়োর মতন যদি আমরা বিয়ে করি ভাই তাই কি আরে বিয়ে করলি তো শুধু শান্তি আর শান্তি তুই কি মনে করছিস ওর বউয়ের মার খাইতে চাই না আমি তুই করলে কর বিয়ে করবই না হবে কপালে আমি বিয়ে করব বলেছি বাপের তুই এই জায়গায় আসলি কন্তে আমাদের মাজা ভেঙে রে ওট ওট ওট ধাক্কা দিলি কে ধাক্কা দিলি কে আমাদের তুই দৌড় দিয়ে কইতে আইলি আরে ইসমতপুরা ঘটকের বউ আছে না হ্যাঁ ঝাড়ুলা ওর পানির নাম আছে নদীর পানি তা তোর কি তুই দৌড়ে আসলি ওই ইসকপুরা ঘটক ভাবছে না আমি গিরেঙ্গি বাগাজ আছি এইটা ভয়ে আমি তারা তাড়াহুড়া করে দৌড় দিয়ে আয় পড়ছি ও তো বলবি তো তোরা কই যাই আকিল লালির কাছে যাইতেছি বিয়ে করুম আজকে বিয়ে করা ছাড়া বাড়ি যাম না তাই হাই হাই ওই আকে আলী আর ওই ইসমক ঘটক হুম হ্যাঁ চল বল মালার তো লাগে শোন একটা কথা কই ইসমক ঘটক আর আকিল আলী আছে না ওরা তোরকে দুজনা বিয়ে দিতে পারবে না তোর সাথে কে কইছে আমরা বিয়ে করবই তোমরা আমার সাথে আসো আমি একদিনের মধ্যে বিয়ে দেবো স্মার্ট পূর্ব বটকের বউরে তুমি পালা যাও আর তুমি আমাদের তুমি আমাদের বিয়ে দেবা তাই না আরে তুই সর যা যা তোর পর তুই দেখো না আজকে বিয়ে করে বাড়ি ফিরবো তাহলে যাও কামনি বিয়ে আচ্ছা, করে যাও যাও হ্যাঁ, এটা মিসাইল আইছিল তোরা আমি এই পুরা এলাকা আমি ঘিরে গেলাম আমার নাম বলদা স্যার আর আমাকে ছাড়া তোরা বিয়া করবি যা দিন কর দিনে আমাকে ছাড়া জীবনে বিয়া করে না আমি পুরা এলাকায় গিরিঙ্গি বাজাচ্ছি আরো দরকার আরও আরো গিরিঙ্গি বাজাবো আরো আমাকে ছাড়া তোরা কেমনি বিয়া করিস না দেখে আমি দেখি লাগিস রে আচ্ছা যত লাগুক তারপরে আমাকে ছাড়া তোরা বিয়া জীবনে করতে পারবি আমার নাম বল দাস বুঝিস নি চেয়ারম্যান সাহেব মেম্বারি করে যে বেতন পাই তা দিয়ে তো চলা খুবই কষ্ট চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ঠিক কথাই কইছে আমরা চেলাবেলা মানুষের মাইরে আর কয় টাকা কামামো এখন ইনকাম টিনকাম নেই আপনি আমাদের একটা কাজ বাসের ব্যবস্থা করে দেন ঠিক আছে অতি তাড়াতাড়ি সরকার একটা প্রজেক্ট দিবে ঠিক আছে ওই প্রজেক্টে তোমাদের মতো বেকার যারা আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতেছি ভালো বেতন আর কি অপেক্ষায় থাকো আচ্ছা চেয়ারম্যান সাহেব নির্বাচনে তো আমাদের অনেক টাকা গেছে এখন আমাদের জন্য ভালো কিছু দেখেন যাতে আমাদের এই টাকাগুলো উঠে আসে সরকার থেকে মানে ভালো কোনো কাজ মানে তো মানে সরকারি হোক এবং বেসরকারি হোক এবং দুই নাম্বারই হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু কাজ আমাদের লাগবে দেখেন আপনি কি করতে পারেন আরে তোমরা তো যা আমার মাথা খারাপ করে দেবে আমি কি বিনা খরচে জনপ্রতিনিধি হয়েছি আমারও কিন্তু কিছু না কিছু খরচ হয়েছে চেয়ারম্যান হওয়া তুমি চাটকিখানের কথা মনে করতেছ টাকার বস্তা খরচ হয়েছে আচ্ছা অসুবিধা নাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হ্যাঁ, ভালো কি খবর ভালো আছি অবস্থা তাহলে আপনার ভালো চেয়ারম্যান সাহেব হ্যাঁ। মেম্বার সাহেব হ্যাঁ বলেন এই ইউনিয়নে কত কি হয় আপনারা তো খোঁজ খবর রাখে হ্যাঁ তাহলে আমার একটা লালিশ আছে আরে বলদা হাসান তোমার আবার কি লালিশ আছে বলো আছে নালিশ আছে তোমার আবার লালিশ আছে ওই যে আক্কেল ভাই আছে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও তো পুরা গেরাম খালি কীর্তি বাজায় থাকে তাই হ্যাঁ এটাই আমার লানি কয়দিন আগেও তো ওর বিচার করলাম বাজারের মধ্যে হ্যাঁ ওর বিচার করলেন না আবারও গিট্টু লাগা এগুলা আপনারা দেখেন না ঠিক আছে এটা খোঁজ ঠিক আছে এটা আমি আমার উপর দায়িত্ব দিলাম হ্যাঁ নম্বরটা দেখবো নি ঠিক আছে দেখবেন আচ্ছা ঠিক আছে আমি আচ্ছা। খোঁজ নিয়ে দেখি উনি কি কি একটু লাগাইছে আর কি করতেছে নতুন করে তারপর ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে হ্যাঁ সুন্দর করে খোঁজ নিয়ে দেখেন আগে ঠিক আছে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আবার দেখা আচ্ছা। হবে আচ্ছা যাও আমরা দেখতেছি আচ্ছা ভালো থাকেন যা চেয়ারম্যান মেম্বার দুইজনে আছে তার সাথে চ্যামসা আছে আমার নাম হলো বলদা আচার আমি সব গিরিং আমি লাগাও আমাকে ধরতেই পারবে না গ্যারাম করে দেবো সুখা হ্যাঁ যাও যাও মেম্বার আছে চেয়ারম্যান আছে তার সাথে স্যামসা আছে সাহেব কোথায় আপনি এদিকে আসেন বাসায় ছোট বউ টিকতে যাচ্ছে না আপনার কাজ দিলাম হাসি মনে খুশি মনে হ্যাঁ, কি কাজ করতেছেন চলতেছে কাজ কি কাজ চলছে এই দশ দিনের মধ্যে কাজ কাম ঠিক মতো করেন আর সিমেন্টের গাড়ি আসছে নাকি হ্যাঁ আসবো আসবো আসবে কালকে আসবো কালকে হ্যাঁ। আজকে কত তো সিমেন্ট আছে দিন যাইবো রড তো দিয়ে গেছে না হ্যাঁ রড দিয়ে গেছে আচ্ছা ঠিক আছে ঠিক মতো কাজ কাম করেন যত দ্রুত হয় সম্ভব কাজ শেষ করেন তো এই সপ্তাহে কত বিল হয়েছে আর ওই কয়জন লোকজন কাজ করতেছে এর হিসাবটা নিয়ে আসেন দেখি আচ্ছা জি আনতেছি ওই খাতা কই রুমে আছে হ্যালো সোনা আমার হ্যাঁ, লোকে সোনা রাগ করে না সোনা এই আমি সাইডে আসছি হ্যাঁ রাজমিস্ত্রিরা কন্ট্রাক্টর সাহেবের সঙ্গে কথা বলছি রাজমিস্ত্রিরা সুন্দরভাবে কাজ করতেছে হ্যাঁ এই তোমার জন্য সুন্দর একটা বিল্ডিং তৈরি করতেছি শোনা তুমি তো এখানে আসো নাই আমি আজকে বাসায় গেলে বিকালে তোমাকে নিয়ে আসবো ঘোরাতে শোনা এত সুন্দর চারোপাশে শোনা চারোপাশ দিয়ে পাখি তুমি বসতেছো না এই দশ দিনের ভিতরে তোমার জন্য বিল্ডিং রেডি করে দিচ্ছি হ্যাঁ এত গরম সহ্য করতে পারতেছো না সেটা তো আমি বুঝতেছি ওরে সোনা লক্ষ্মী তুমি কি কও এইগুলা বোঝো না এয়ার কন্ডিশন লাগাই দেবো ঠান্ডায় ঠান্ডায় সুন্দরভাবে গম বাড়বা হ্যাঁ তুমি একদম চিন্তা করো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি সোনা আমার আচ্ছা এগুলা এখানে সরানো সিটানো কে এগুলা পরিষ্কার করতে পারবো এখানে ওই ইয়ে আচ্ছা মানে আচ্ছা, আচ্ছা, জন্টু মন্টু কোথায় গেছিলা আপনারা তো খুঁজতে গেছিলাম আমরা তো আপনার ওই বাসায় গেছিলাম আপনার পাইলাম না তারপরে এলাকায় খুঁজলাম পাঁচ দিনের এখন ওই একজন রাস্তায় দেখা হইলো বললে যে আক্কেল এই জায়গায় আছে তাই তো আসলাম এই জায়গায় আচ্ছা তুমি কি মিস্ত্রিদের টাকা পয়সা দাও না হ্যাঁ বাসার কাজ আর কতদিন লাগবে আমি এখানে এই বাসায় থাকতে পারতেছি না ঠিক আছে আমার নতুন বাসায় যাওয়া লাগবে সোনা এত রাগ করো কেন সোনা সোনা বলো না বাসা ঠিক করে দাও আগে হবে তো কিছু বুঝি না তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি ঠিক করে দাও ঠিক আছে ভাই কিছু শুনছেন কি শুনবো বলতে হাসান মিয়া ওই ঝুনটো মুন্টু আছে না হ্যাঁ। ওই বাজারে গেলাম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কি বলো তুমি এগুলা হ্যাঁ আমি দেখে আলাম ওরা তো কিছুক্ষণ আগে আমার বাসায় গেছিল আমি তো বললাম যে আমার ছোট বই আসছে ছোট বউরে একটু বাসা তৈরি করতেছি দেখাশুনো করে বিদায় দিয়ে আমি বললাম যে তোমরা বাজারের দিক যাও আমি আসছি ও তোমার কাছে আসছিল আসছিল তো আমার সাথে তো দেখা হয়েছিল এ কি দুঃখের সংবাদ তুমি দিলা তাহলে তুমি একটা কাজ করো তুমি আসো আমি ওই চাষা খবরটা দিয়ে আসি আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি আচ্ছা কে গো এই ঝন্টু মন্টু উনি কাদের কথা বললো আমাদের পাশের প্রতিবেশী তা আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে ওদের বিয়ে দেওয়ার কথা ছিল তো দুইজনই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তা তুমি থাকো আমি একটু বুড়ো স্মার্ট ঘটককে সংবাদ দিয়ে আসি তারপর আচ্ছা। দুইজন একসঙ্গে দেখতে যাও আচ্ছা যাও তাড়াতাড়ি এসো দেখতে যাবো মরলে আমি কহবরেতে একটু মাটি দিও ভালোবাসার স্মৃতিগুলো তোমরা মুছে দিও চাইলো তোমরা কোনো দিনও ফিরব না হারে আর বুকের মাঝে রইল আমার শুধুই আহাকা তোদের পথের কাটা হয়ে থাকব না রে আর ভালোবেসে দিয়ে যাব মরণ উপহার হ্যাঁ বাবা সর্বনাশ আছে তো কি সর্বনাশ হয়েছে বাসা চলেন বলবো নি না তুমি বলো আমার কাজ আছে তো বহুত কাজ করা লাগবে কি সমস্যা আছে না চলো এই যা বলা যাবে না বাসায় চলেন আরে না বলো সমস্যা নেই আমি তো এই জায়গায় আছি সমস্যা আমার কাজ করা লাগবে তুমি বলো কি কোনো সমস্যা আর সমস্যা আছে বাসায় গিয়ে বলি আরে বাবা তুমি বলো না এখানে বলো সমস্যা নেই বলো কি সমস্যা হয়েছে বলবো হ্যাঁ বলো কি হয়েছে বাসায় বললে ভালো হয় না বাসায় বলা লাগবে না তুমি এইখান থেকে বলো আমি তো ব্যস্ত আছি কাজগুলো করা লাগবে তো একা থাকি ঝন্টু তোমার দুই ছেলে হুম বাজারে বাস করে মারা গেছে কি বললি হ্যাঁ ও চাচা চাচা কে চলে গেল চাচা চাচা কথা কো চাচা ও চাচা চাচা তুই কে চলে গেল চাচা Ami kaksa só com Maria tá que essa sala. কেমনে বললো গো ভাই ধরো ভাই Hoş geldiniz.

কি বলো বলতে হাসান মিয়া সেন্টু মিয়াও মারা গেছে ঝুন্টু মুন্টু খাবার দেওয়াতে স্টিক করা মারা গেছে আচ্ছা আসে এগুলা কি শোনাও তুমি চালু করে আসেন আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি বুড়ো স্মার্ট ঘটককে একসঙ্গে নিয়ে আসতেছি বুড়ো স্মার্ট ঘটকের সঙ্গে একসঙ্গে আসছি আচ্ছা ঠিক আছে এখনই আসছি সেদিন তুমি আমার সান্ত্বনা দিলা আমারে আদর করবা সোহাগ করবা কই কিছুই তো করলা না দুষ্টু হ্যাঁ আমি তো দুষ্টুই দুষ্টু হ্যাঁ এতদিন থেকে তোমার আমি বিয়া করলাম একটা সন্তানও তো তুমি দিতে পারলা না খালি রঙে রঙে সেজে গুজে থাকতে পারো কারে দেখাবো এই সাজগুজ ওই পাড়া ছেলেদের হ্যাঁ তুমি কি কও কি কই মানে আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না আমি চাই একটা ছেলে মাথা ঠান্ডা আরে মাথা ঠান্ডা কি করবো মাথা ঠান্ডা কইরা কথা বলো কিছুতেই হবে না আমি ঠিক করছি বিদেশি বীজ আমি বিদেশি বীজ ব্যবহার করব দেখি বাচ্চা হয় কিনা কোনো কিছুই লাগবে না কোনো কিছুই লাগবে না তোমার সব কথাই আমার মন করবে না তুমি কি পাইছো বিউটি পার্লারে সাজগুজ করে তুমি খালি ডিজাইন দেখাও আমার হ্যাঁ ডিজাইন দেখাও আর তোমার একদিন কি আমার একদিন মাথাটা ঠান্ডা করো তারপরে কথাগুলো বলি তুমি শোনো এত মাথা গরম করলে তো চলবে না তুমি কি বলতে চাও বলো হবে ধৈর্য ধরতে আরে কবে হবে আমি মরলে হবে আরে না মরে গেলে তো কিছুই নাই তুমি মরবা কি জন্য আচ্ছা বউ তোর একটা কথা বলবো তুই আমার কথাটা শুনবি আজ অনেক দিন যাবো তোর আমি বিয়া করছি একটা কুত্তার বাচ্চা আমার দিবার পারলাম না তাই বাড়ির ভিতরে ছেলের ভিতরে আমি আর মেয়ের ভিতরে তুমি ঠিক আছে না তাই যদি আমারে তুমি একটা বার বাবা কইয়া ডাক্তার Ah! আমি কি হই বল আর ভুল হইবে হবে না না না হবে না হবে না হবে না ভুল হয় না না ভুল হয় এবার চলো ঘরে চল হ্যাঁ ঘরে চল আর যদি কোনোদিনও বলছো এই কথা আমি যদি আর কোনোদিনও এই ভুলগুলো হয় আর আমি কোনোদিনও তোমাকে আমার বাইকে জায়গা দেবো একবার বাইকে বাইক বাইক করে বাড়ি থেকে করে দেবো বুঝছো আরে কেউ দেখে নাই আচ্ছা আমার বউ দৌড় মারলো কেন হ্যাঁ বউ তো আজ আমার মনে হয় মন থেকে আদর করবে ও ওই আক্কেল আলী আসিতেছে এই জন্যই তো বউ দেখে লজ্জায় দৌড় মারছে আজকে ইজ্জত বাঁচাইছে বউ আমার কি বুড়ো স্মার্ট ঘটক আপনি এখানে কি করেন এখানে কি করেন এই ঘাসগুলো আমি লাগাইছিলাম এই ঘাসের উপরে দেখো কি অবস্থাটা করছে আমি আইসা দেখি এই অবস্থা তাই তো দেখছি তুমি কি মনে কইরা একটা দুঃখের বিষয় হচ্ছে কি সেটা সেন্টু মিয়া মারা গেছে সেন্টু মিয়া মারা গেছে তার সংসারে আগুন জ্বালাতে চাইছিলাম তা তো আর হলো না তা আপনি আপনার বউকে নিয়ে আসেন আমি আমার বউকে নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি যাও ভাবিকে নিয়ে আসো আর আমি আমার বউকে নিয়ে আসছি আক্কেল আলী তুমি আমারে কি শোনাইলা সেন্টু সেন্টু মারা গেছে লোকটা কত ভালো ছিল জানো না আক্কেল আলী ওই সেন্টুর জন্য আমি আজ বেঁচে আছি আজ আমি তোমার হয়ে কাজ করেছি কেন আক্কেল আলী জানো আমার পেটের তাড়নায় আমার পেটের ক্ষুধায় আমি তোমার সাথে কাজ করছি কিন্তু সেন্টু মিয়ার আমি মন প্রাণে ভালোবেসেছি তুমি জানো না আক্কেল মিয়া তুমি জানো না সেন্টু মিয়া তুমি আমারে কিছু না বলে চলে গেলে না এ কি আমি করলাম এ কি আমি করেছি আটকে লালি তুমি মনে করো না একজন আঘাত দিয়ে তুমি শান্তি বাবা তোমার ঘরে আমি আগুন তোমার ঘরে দিয়েছি তুমি বুঝবা হারে হারে টের পাবা যে আগুনটা সেন্টুর ঘরে তুমি দিতে বলেছিলে না এই আগুন তোমার ঘরে জ্বলবে তোমার ঘরে জ্বলবে তুমি তখন বুঝতে পারবা খাল কেটে কুমির আনলে সে খালে সেই পরে তুমি তুমি বুঝবে এবার ছোট বইয়ের জ্বালা কত তুমি খালি দিনের পর দিন বিয়েই করে আসছো আক্কেল বুঝতে পারো নাই এই সাপের কামড়ের কি জ্বালা ওই কাল নাগিনী তোমার হাতে আমি তুলে দিচ্ছি আক্কেল তুমি বুঝতে পারবা আজ তুমি আমার তুমি আমার আর সংবাদ দিছো আমার মাথায় তুমি আমার আঘাত এনে দিয়েছো আক্কেল আলি আক্কেল আলি আমি যে না না আমাকে সেন্টুর বাড়ি যেতে হবে সেন্টুকে আমি এক নজর দেখে আসি ওরে সেন্টু ভাই তুমি তুমি আমাকে কিছু না বলে চলে গেলে সেন্টু ভাই ওরে ভাই তোমাকে আমি না জেনে না শুনে কত আঘাত আমি চালু করে বেরো বউ কি হয়েছে করে কি আছে না হ্যাঁ আর দুনিয়াতে নেই মারা কি তুমি চালু করে চলো ওর মরা মুখটা একটু দেখে আসি বাড়ি ছেড়ে অক্ষয় লুকাও জ্ঞানের ধারায় মাটির বাড়ি ছেড়ে অক্ষয় লুকাও জ্ঞানের ধারায় গোরস্থানে দেহ ঘুমায় রুহুরে উদয় গোরস্থানে দেহ ঘুমায় রুহুরে উদয় মাটির বাড়ি ছেড়ে অক্ষয় লুকাও জ্ঞানের ধারায় মাটির বাড়ি ছেড়ে অক্ষয় জ্ঞানের ধারা গোরস্থানে দেহ ঘুমায় রুরে উদয় গোরস্থানে দেহ ঘুমায় জীবন মরণ লোভ সার মায়া ঘোর দেহ ঘুমায় রুনুরে উদয় ঘোর দেহ ঘুমায় রুনুরে উদয় টগর আহমদে আশেক টগর তিন মিমের দয়ায় গোরস্থানে দেহ ঘুমায় রুহু নূরে উদয় গোরস্থানে দেহ ঘুমায় রুহু নূরে উদয় মাটির বাড়ি ছেড়ে অক্ষয় লুকাও জ্ঞানের ধারায় মাটির বাড়ি ছেড়ে অক্ষয় লুকাও জ্ঞানের ধারায় তোর স্থানে দেহ ঘুমায় রুহুনুরে উদয় তোর স্থানে দেহ ঘুমায় রুহুনুরে উদয় মাটির বাড়ি ছেড়ে অক্ষয় লুকাও জ্ঞানের ধারায় মাটির বাড়ি ছেড়ে অক্ষয় লুকাও জ্ঞানের ধারায় তোর স্থানে দেহ ঘুম ঘুমায় রুনুরে উদয় গোরস্থানে দেহ ঘুমায় রুনুরে উদয় গোরস্থানে দেহ ঘুমায় রুনুরে উদয় ওঠ ওঠ ওঠ লাস্টটা লাস্টটা দাফন কাপনের ব্যবস্থা কর যা যে কাপনের কাপড় আতর আতর গোলাপ জল কিনে নেয় যা যা যা যা